আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহেদ সরকারের আন্তরিকতায় অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও দুধ ডিম মাংস উৎপাদনে সফলতা অর্জন করেছে কক্সবাজারের খামারিরা দেশে যাতে খাদ্য সংকট না হয় সে লক্ষ্যে আরও বেশি খামার গড়ে তুলতে হবে গতকাল কক্সবাজারের প্রাণী সম্পদ দপ্তরের আওতায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা কথা বলেন কক্সবাজার প্রাণী সম্পদ দপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অসীম বরণ সেন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন এতে আরও বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন রাম উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার জেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি এ সময় পোলট্রি অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন খামারের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন পরে এক বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন স্মার্ট বাংলাদেশ গঠন এই প্রতিপাদ্যে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পরিসংখ্যান দিবস দুই পালিত হয়েছে গতকাল দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম এতে প্রধান অতিথি ছিলেন এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন পরিসংখ্যানের মাধ্যমে দেশের উন্নয়ন বাজেট ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা হয় তাই স্মার্ট বাংলাদেশ গঠনে পরিসংখ্যানের বিকল্প নেই দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরের রাজস্ব কৃষি প্রণোদনার আওতায় কৃষক মাঠ পরিদর্শন আজ চকরিয়া উপজেলার ডুলাহাজারা ব্লকে অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে মাঠ পরিদর্শন করেন চকরিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিরাজুল আমিন এই সময়ে স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন এ সময় উচ্চ ফলনশীল বোরো ধান চাষে পানি ব্যবস্থাপনা জৈব সার ব্যবহার পদ্ধতি এবং পার্চিং ব্যবহার করে পোকা দমন করে বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ এবং বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনের গুরুত্ব বিষয়ে প্রধান অতিথি কৃষকদের হাতে কলমে ধারণা দেন এ সময় স্থানীয় কৃষক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন ওয়াটসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈন শিকদার এতে প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুদর্শন কান্তি দে এ সময় ইউনিয়ন পরিষদ সচিব নুরুল কাদের ও ইউনিয়ন পরিষদের মেম্বার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সভায় স্বাস্থ্য সচেতনতা এবং গভীর নলকূপ স্থাপন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা ছাপ্পান্ন মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা ষোলো মিনিটে আজ দুপুর বারোটা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাক্খালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি